আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা মাইনিং করে যারা আর্নিং জেনারেট করে তার জন্য মাইনিং নতুন কিছু নয় তার মানে যে কোনো একটি ওয়েবসাইট বিশেষ করে যে সমস্ত মাইনিং ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো বিটিসি রিলেটেড সেখানে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলেই আপনি অটো ইনকাম জেনারেট করতে পারবেন তার মানে ইউএসডি পাবেন বা ডলার পাবেন এই কথাটি হয়তো আপনার নতুন মনে হতে পারে বা বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে সেটির প্রুফ আমি একটু দেখাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে আসেন তাহলে এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন ফ্রি টু টাকা বিকাশ পেমেন্ট এটি হচ্ছে একটি মাইনিং সাইটের পর ভিডিও আশা করি আজকে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে মাইনিং সাইট থেকে সাইট থেকে আর্নিং জেনারেট করা যায় এবং আমি আরও একটি পার্ট করেছি টু এটি হচ্ছে পার্ট ওয়ান একটি পার্ট টু করেছি সেটিও দেখবেন স্টেপ বাই স্টেপ আজকে হচ্ছে পার্ট থ্রি আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করছি সেটির নাম হচ্ছে বিট মাইন ডট ফার্ম এটি একটি মাইনিং ওয়েবসাইট এবং ট্রাস্টের ওয়েবসাইট দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু আর্নিং জেনারেট করতে পারছেন এবং এখানে সাইন আপ করার সাথে সাথে আপনি একটি বোনাস পাচ্ছেন বোনাসটি হচ্ছে আপনি প্রায় পাঁচশো গানান গানান কারেন্সি আপনি এখান থেকে ফ্রি পাবেন তার মানে হচ্ছে গানার মুদ্রা ফ্রি পাবেন পাঁচশো সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে সাইন আপ করবেন সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অবশ্যই ফ্রিতে ইউএসডি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই এই একটি মাত্র ভিডিও দেখার মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরেকটি চ্যানেল ওপেন করা হয়েছে সেটির নাম হচ্ছে মেক মানি অনলাইন শুধুমাত্র English related all types of content এখানে পাবলিশ করা হচ্ছে আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন সহজ ভাষায় সব ইংলিশ লেটেস্ট আর্নিং রিলেটেড ভিডিওগুলো কিন্তু এখানে পাবলিশ করা হচ্ছে আশা করি আপনি এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে informative make money online related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরেই সাথেই থাকুন দেখতে দেখতে চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত মাইনিং ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম প্রথমে দেখতে পাচ্ছেন যে বিট মাইন ডট ফার্ম এটিতে আসার পরে আপনি এখানে যে ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসটি সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং পাশাপাশি আপনি এমন কিছু ফিচার এখানে পেয়ে যাবেন যেই ফিচারগুলো কিন্তু অন্য কোনো মাইনিং ওয়েবসাইটে নেই আমার জানা মতে সুতরাং সেগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সো এখানে আমি প্রথমে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব যেটি সত্যি আপনাকে মুগ্ধ করবে মুগ্ধ করবে সেটি হচ্ছে এখানে লিখেছে যে free five hundred G S oblique as on first sign up sign up করার সাথে সাথে আপনি এটি পেয়ে যাবেন সো এটি আমি কপি করছি কপি করার পরে এই জিনিসটিকে সেটি আমি আগে আপনাদের সাথে কনফার্ম হয়ে নিচ্ছি এখানে আমি পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গানার একটি কারেন্সি বা মুদ্রার নাম অর্থাৎ সাইন আপ করার সাথে সাথে পাঁচশো দিবে এবং এই পাঁচশো গানার মুদ্রার সম পরিমাণ হচ্ছে প্রায় সাতানব্বই ডলারের মতো অর্থাৎ সত্যি আপনি অভিভূত বা বিমুগ্ধ হয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে আসার পরে সুতরাং আপনি এটিতে টাকাতে কনভার্ট করলে কত হয় সেটি আমি এবার একটু দেখাচ্ছি যদি আপনি বিডিটিতে কনভার্ট করেন তাহলে বিডিটিতে কত হয় সেটি দেখাচ্ছি দেখুন সাত হাজার তিনশো সাতষট্টি টাকার মতো আপনি এখানে ফ্রি সাইন আপ বোনাস পাচ্ছেন সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো আমি এখানে প্রথমে ক্লিক করছি রেজিস্টার নাও ক্লিক করছি রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস হাজির হবে যেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে সো আরেকটি অপশন তারা রেখেছে সেটি হচ্ছে আপনি এখান থেকে যদি ইংলিশ না বোঝেন তাহলে বেঙ্গলি সিলেক্ট করে দিতে পারবেন খুব সহজেই আপনি বেঙ্গলি অপশনগুলো এখানে পেয়ে যাবেন সো আমি প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে জাস্ট আমি এখানে একটি পাসওয়ার্ড দিব অল রাইট আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলেও অনেক সময় তারা ইমেল পাঠায় অনেক সময় ইমেল পাঠায় না সুতরাং আপনার হেজিটেশন ফিল করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি এখানে রেজিস্টার করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অটো বিটকয়েনগুলো সাতশিগুলো কিন্তু জমা হচ্ছে সুতরাং আপনাকে এখানে কিছুই করতে হচ্ছে না জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট করে রাখবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি আমি এবার স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে সরাসরি সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পরে আপনাকে যে কাজটি অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই না করলে নয় আপনাকে এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সেটি হচ্ছে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস এই বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস যারা ক্রিয়েট করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই মনোযোগ দিয়ে আপনি শুনুন প্রথম আপনাকে চলে আসতে হবে গুগলের মধ্যে গুগলে আসার পরে আপনি লিখবেন Coinbase dot com Coinbase dot কমের মধ্যে আপনি যখন সার্চ দিবেন তখন আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন এই কয়েন বেস ডট কমের মাধ্যমে আপনি বিটকয়েনটা অ্যাড করতে পারবেন সুতরাং আপনি বিটকয়েনটা অ্যাড করতে চাইলে অবশ্যই অবশ্যই কয়েন বেস ডট কমের অ্যাকাউন্টে আপনাকে থাকতে হবে সুতরাং আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি আবার বলছি আপনার যদি কয়েন বেস ডট কম এর মধ্যে অ্যাকাউন্ট না থাকে তার মানে আপনি অবশ্যই গুগলে এসে চার্জ দেবেন কয়েন বেস ডট কম এরপরে আপনি সাইন আপে ক্লিক করলে ফ্রি আপনি একটি কয়েন বেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এখানে আসার পরে আপনি সরাসরি এখানে যে বিটকয়েন দেখতে পাচ্ছেন এই বিটকয়েনের মধ্যে ক্লিক করবেন বিটকয়েনে ক্লিক করা করার পরে জাস্ট আপনি রিসিভে ক্লিক করতে পারবেন এরপরে আপনি চাইলে এই কাজটি মোবাইলে অথবা কম্পিউটারে করে ফেলতে পারবেন বিটকয়েনের অ্যাকাউন্ট তৈরি করা তার মানে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা আজকের ভিডিওটি আপনি কম্পিউটার এবং মোবাইল দুটি ডিভাইসে কাজ করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে একটি ডিভাইস থেকে শুধুমাত্র আপনি একটি ইমেল দিয়ে একবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এরপর এখানে যে দেখতে পাচ্ছেন আমার এই যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা আমি এটি কপি করছি কপি করার পরে চলে আসছি এই যে এখানে জাস্ট আপনাকে এখানে প্যাচ করে দিতে হবে এখানে লিখাই রয়েছে যে insert your bitcoin wallet address ও insert your BL bitcoin wallet address হচ্ছে এটি জাস্ট আপনি কপি করবেন কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন দ্যাটস ইট এতটুকুই আপনার জন্য সাফিসিয়েন্ট এবং এরপর যদি আপনি লেংদি প্রসেসে কাজ করতে চান অবশ্যই আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করে রাখবেন যাতে করে আপনার পেমেন্টগুলো কোনো রকম হেজিটেশনে না পড়ে বা কোনো হ্যাকারের কবলে না পড়ে এবং পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন দ্যাটস ইট তো এরপরে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আপনি অবশ্যই এরপরে যে কাজটি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে আমি আমি সাকসেসফুলি আমার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেছি আশা করি আপনি এই কাজটুকু করে নিতে পারবেন সেটিংসে আসার পরে এই যে আমার এটি অ্যাড হয়ে গেল আপনি এরপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কনফার্ম করে নেবেন এবার আসি যে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি অ্যাকাউন্ট তৈরি করার পরে যে অবস্থা ছিল এরপরে কি অবস্থা হয়েছে জাস্ট আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে কিন্তু অটো সাতশিগুলো কিন্তু জমা হচ্ছে তার মানে এটি হচ্ছে মজা বিটকয়েনের মাইনিং সাইটের মধ্যে কাজ করার মাই অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো এখানে সব কিছু খুঁজে পাবেন যে আপনি উইড্রো হিস্ট্রি তারপর মাই ইনভাইটস ইনভাইটস এবং পেন্ডিং পারচেজ সব কিছু আপনি দেখতে পাবেন সো আমি এখানে উইড্রো হিস্ট্রিতে ক্লিক করছি উইড্রো হিস্ট্রিতে ক্লিক করার পর পরে এই মেসেজটি শু করছে যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট সুতরাং আপনি যদি কোনো উইড্রো দেন অবশ্যই আপনি বিটকয়েনের মাধ্যমে উইড্রো দিতে পারবেন সেই বিটকয়েনের মধ্যে পেমেন্টগুলো আসার পরে আপনি সেই পেমেন্টগুলো বিকাশের মধ্যে নিয়ে আসতে পারবেন অথবা নগদে নিয়ে আসতে পারবেন এরপর মাই ইনভাইটসে ক্লিক করার পরে এখানে আমি কাউকে ইনভাইট করে নিই সুতরাং এইভাবে শু করছে পেন্ডিং পার্সেস পেন্ডিং পার্সেসের সব কিছু এখানে এইভাবে দেখাচ্ছে সুতরাং যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট সুতরাং এইভাবে আপনার শু করবে এতে হতাশ হওয়ার বা ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণেই উইড্রোতে ক্লিক করছি উইড্রোতে ক্লিক করার পরে আপনাকে এই বক্সটি আপনার সামনে উপস্থিত হবে সুতরাং এখানে মিনিমাম উড্রো দেওয়া রয়েছে যে zero point zero zero zero two BTC হলে আপনি এখান থেকে উড্রো নিতে পারবেন এবং উড্রো ফিস কিন্তু তারা নিবে এত সামান্য এরপর আপনি এখানে সেটি পেমেন্টটি বসাবেন পেমেন্টটি বসানোর পরে জাস্ট আপনাকে এখানে স্যাক বক্স রয়েছে স্যাক বক্সে অবশ্যই ঠিক দিয়ে রাখবেন এরপর আপনার সাবমিটে ক্লিক করার পরে আপনার পেমেন্টগুলো কিন্তু অলরেডি জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো এখানে কিন্তু আর বোঝার কিন্তু কিছুই নেই জাস্ট আপনি কিন্তু সাইলে কিন্তু ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডকে ওয়ান কপি এখানে বলেছে যে এখানে একটি রেফারেল লিঙ্ক দেওয়া রয়েছে এখানে রেফারেল করে করে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এখানে রেফারেল করে ইনকাম জেনারেট করার কিছু ইনস্ট্রাকশন রয়েছে your referral commission are calculated in real time and transfer instantly to bit mine account coin miner has been purchased অর্থাৎ আপনার বিটকয়েনের মধ্যে সেটি অ্যাড হয়ে যাবে there is no limit on the number of friends আপনি যদি আপনি আনলিমিটেড ফ্রেন্ডকে কিন্তু আপনি রেফার করে ফেলতে পারবেন এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে we do not allow any user to self invite through multiple accounts multiple account কিন্তু করে যা করা যাবে না অর্থাৎ অর্থাৎ আপনি একটি ডিভাইস থেকে একটি ইমেল ইউজ করে একবারেই একটি অ্যাকাউন্ট করতে পারবেন আমি আবার বলছি অনেকেই কিন্তু একটি ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করেন এতে করে তাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায় সুতরাং আপনি মোবাইল থেকে করলে একটি ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন কম্পিউটার থেকে হলে কম্পিউটার থেকে একটি অ্যাকাউন্ট খুলবেন সেটি আমি আগেই বলেছি সো আপনি এখানে রেফার করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারছেন এখানে সব কিছু অলরেডি দেয়াই রয়েছে you can earn up to eighty percent in bitcoin when an new or has been purchased through your referral members so আপনি এটি ইউজ করতে পারেন সো আপনাকে আমি অনুরোধ জানাবো এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ফেলে রাখুন এক সপ্তাহ দু সপ্তাহ যাওয়ার পরে কী অবস্থা হয় তারপর আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ধন্যবাদ জানাবেন যে এই ভিডিওটি আমি শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এবং সত্যিই অনেকে কিন্তু উপকৃত হচ্ছে সেটি আমি প্রুফ দেখেই বুঝিয়েছি যে এই অ্যাকাউন্ট এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসলে মাইনিং সাইট থেকে যে আর্নিং আর্নিং করা যায় সুতরাং আপনি এই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে সুতরাং এতটুকুই আজকের ভিডিওটি ছিল সো এখানে দেখতে পাচ্ছেন অটো কিন্তু সাতশিগুলো জমা হচ্ছে এবং আস্তে আস্তে এখানে সাতশিগুলো জমা হওয়ার পরে zero zero zero point zero zero zero two হওয়ার পরে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটি যদি বুঝতে পারেন এবং ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আপনি যদি সত্যি অনলাইন লার্নিং জগতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি ইনভাইট করব এবং ওয়েলকাম জানাবো লার্নিং অ্যান্ড আর্নিং টিভের যে ভিডিওগুলো রয়েছে আপনি অবশ্যই প্লেলিস্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন থর থরে সাজানো রয়েছে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি ভিডিও এখানে কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যিই মুগ্ধ করবে এবং আপনার লাইফ চেঞ্জ করার জন্য হয়তো একটি ভিডিও যথেষ্ট সুতরাং একের পর এক সময় নিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন আপনার জীবনকে পরিবর্তন করুন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মেক মানে অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন আপনি শেয়ার করুন বেশি বেশি করে কারণ একটিমাত্র শেয়ার এবং লাইক লাইক আমাদের কিন্তু আরও বেশি বেশি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় আপনারা হচ্ছেন আমার অক্সিজেনের মতো আপনারা যদি আমার চ্যানেলটিকে লাইক করেন এবং বেশি বেশি শেয়ার করেন আপনি নিজেই উপকৃত হতে পারেন এবং পাশাপাশি আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেক মানি অনলাইনকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I'll catch you guys in my next video till then take care